السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا الذي أرسله بالحق بشيرا ونذيرا غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه يتعاقبون منكم ملائكة في الليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يرجو الذين باتوا منكم فسأله وهو أعلم بهم كيف تركت كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا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 তাদের মোটামুটি দশটি গুণাগুণ আলোচনা করা হয়েছিল গত জমা পর্যন্ত এ জমায় আলোচনা করা হবে অজয়ফুল মালাইকা ফেরেস্তাদের কি কি দায়িত্ব রয়েছে ফেরেস্তারা কি কি দায়িত্ব পালন করে ফেরেস্তাদের কাজ কি ফেরেস্তাদের মধ্যে দুই ধরনের ফেরেস্তা আছে কিছু আছে সাধারণ ফেরেস্তা কিছু আছে বিশেষ বিশেষ ফেরেস্তা সাধারণ ফেরেস্তাদের দায়িত্ব একরকম আর বিশেষ বিশেষ ফেরেস্তাদের দায়িত্ব অন্যরকম তো আমরা প্রথমে সাধারণ ফেরেস্তাদের কিছু দায়িত্ব বলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনকুম মালাইকাতুম তোমাদের কাছে কিছু কিছু ফেরেশতা পালা বদল করে আগমন করে অমালাইকাতুম বিন নাহার কিছু ফেরেশতা আসে রাতে কিছু ফেরেশতা আসে দিনে ويجتمعون في صلاة العصر وصلاة الفجر এই ফেরেশতাগুলো আসরের সময় জমা হয় এবং ফজরের সময় জমা হয় ثم يعرج الذين باتوا منكم যারা রাত্রি যাপন করে তারা দিনে ফজরের সময় চলে যায় আবার যারা দিন দিনে থাকে এরা আসরের সময় চলে যায় চলে যায় কোথায় দায়িত্ব যেটা থাকে সেটা তো পালন করে বাকি সময় তারা আসমানে সদা সর্বদাই চারটি কাজে নিয়োজিত থাকে তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তসবিহ পড়ে বুখারী শরীফের হাদিস ইউকাব্বিরুনা তাকবীর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইউহাল্লিলুনা আল্লাহ রাসূল বলেছেন তারা তাওহীদের সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে চার নম্বর হলো দুনিয়াবাসীদের জন্য তিনটি দোয়া করে একটি হলো তারা মৌমিন বান্দাদের জন্য জান্নাত কামনা করে দুই নম্বর হলো জাহান্নাত থেকে মুক্তির কামনা করে তিন নম্বর হলো রাতের দোয়া করতে থাকে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ তারা বলে আমরা তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি আর যখন যাই তখনও গিয়ে তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি অর্থাৎ তারা আসর এবং ফজরের সময় তারা পালা বদল করে এই নামাজের সময় তারা রাত্রিতে যারা ছিল তারা ফজরের সময় চলে যায় ফজরের সময় আসে তাদের কাছে পূর্ণ দায়িত্ব বুঝিয়ে তারা চলে যায় তো তারা এসে নামাজরত অবস্থায় রেখে চলে যায় আবার আরেক দল যখন আসে তারা নামাজরত অবস্থায় আসে এজন্য এই সময় যারা নামাজে থাকে তাদের রিপোর্টটা হয় যারা নামাজেই ছিল নামাজেই রেখে এসেছি যারা ঘুমিয়ে থাকে তাদের ব্যাপারে বলেন যারা ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় পেয়েছি আর আসার সময় অফিসে অথবা ঘোরাফেরার মাঝে রেখে এসেছি যে যে অবস্থায় থাকবে রিপোর্টটা ঠিক ওই রকমই পেশ করবে আল্লাহ ফেরেস্তা তার বিপরীত কোনো কিছু করা তাদের মনের ভিতরেই আসে না এই খেয়াল তাদের ভিতরে নেই অবুজ টেপ রেকর্ড মোবাইলে রেকর্ড করা হয় আপনি যেটা বলবেন সেটাই ধারণ করে এর বিপরীত কোনো কিছু ধারণ করে না ঠিক ওই রকম আল্লাহ ফেরেস্তারা যেটা দেখে সেটাই বলে এর বিপরীত কোনো জিনিস তাদের বলার আসে না সেই গুণ তাদের ভিতরে নেই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সাধারণ ফেরেস্তাদের মধ্যে কিছু ফেরেস্তা আছে এমন যাদের দায়িত্ব হলো বান্দাদের দুই শিফটে তারা ডিউটি পালন করে এক গ্রুপ এক দল আসে ফজরের সময় তারা আসর পর্যন্ত বান্দার সমস্ত কাজগুলো তারা পর্যবেক্ষণ করে এরপরে আরেক দল আসে যারা আসরের সময় এসে ফজরের সময় পর্যন্ত ডিউটি পালন করে আর এর মাঝে বান্দার সব কিছু তারা পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করে এরা এইভাবে রবের কাছে চলে যায় রব সবকিছু জানার পরেও তাদেরকে প্রশ্ন করে যারা নামাজে থাকে তাদের রিপোর্ট তো আল্লাহ তালার কাছে এভাবে পেশ করেন যে আমরা তাদেরকে পেয়েছেও নামাজরত আর রেখে এসেছেও নামাজরত মাঝের হিসাবগুলো আল্লাহ সাহান তাদের জন্য সহজ করে দেবেন আল্লাহ প্রশ্ন থাকবে এমন যে তোমরা তাদেরকে কিভাবে পেয়েছ আর রেখে এসেছো কিভাবে তো প্রশ্নে যখন এইটা উত্তর আসবে যে এদেরকে পেয়েছে নামাজরত এসেছো এসেছো নামাজরত অবস্থায় রেখে তো মাঝের প্রশ্নগুলো তাদের জন্য আর এতটা সহজ থাকবে না এই জন্য বোখারের আরেক হাদিসে আছে দয়াবতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দেওয়া হবে নামাজের হিসাবে যদি বান্দা পার পেয়ে যায় তাহলে অন্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য নামাজের ব্যাপারে ছাড় না দেওয়া মনকে নফসকে বুঝানো তোমাকে ছাড় দিয়ে আমি বিপদে পড়তে রাখি নই তুমি ছাড় পাচ্ছ কিন্তু বিপদে পড়বা আমি যেভাবে মৃত্যুর মিছিল শুরু হয়েছে আমাদের প্রতিনিয়তই এমন এমন মানুষ আমাদের রেখে চলে যাচ্ছে মনেও হয় না এই মানুষগুলো আসলেই নেই কি এমন একজন চলে গেছে আমরা শুধু জাস্ট এতটুকুই মনে করি যে অমুক চলে গেল আমিও যদি হঠাৎ করে চলে যাই মানুষ এতটুকুই বলবে আহ হঠাৎ করে অমুকে চলে গেল এছাড়া তো আর কিছু বলার নেই মানুষ মেনে নেবে মেনে না নিয়ে কোনো উপায় নেই আমি ছোট হতে পারি যুবক হতে পারি সুস্থ থাকতে পারি কিন্তু যে কোনো সময় আমি যদি চলে যাই মানুষ শুধু এতটুকু বলবে মানুষটা এভাবে চলে গেল আর আচ্ছা, চলে যাচ্ছে এটা তো আমরা দেখছি ঠিক আমিও এমনটাই চলে যাব দেখুন গতকাল যারা আসলে নামাজে ছিলেন নামাজে দুই রাখা পুরা নামাজ শেষ করতে পারেনি দুই রাকাত পড়ে বের হয়ে গেছে যার জানাজা হবে নামাজের পরে ঈদগা মাঠে উনি নিজেও জানতেন না নামাজে আসার আগে যে নামাজের পরেই সে দুনিয়া থেকে চলে যাবে নামাজরত ছিল নামাজ শেষ করতে পারেনি মেডিকেলে যাওয়ারও সুযোগ পাইনি আল্লাহ তালা ডাকে সে সারা দিয়ে চলে গেছে আমিও যে নামাজে এসেছি নামাজ পড়ে বাড়িতে যাব নাকি মেডিকেলে যাব নাকি আল্লাহর দরবারে চলে যাব এই নিশ্চয়তা কারোই নেই একটু কি চিন্তা করে দেখেছি যে শ্বাস প্রশ্বাসটা চালু আছে এটাই যদি বন্ধ হয়ে যায় তাহলেই শেষ জন্য নফসকে বুঝানো নফসকে বলা না তোমার ইচ্ছা অনুযায়ী চলে আমি আমার নিজের ক্ষতি করতে পারবো না এই অল্প সময় যদি আমি কষ্ট করি সারাটা জীবন মৃত্যুর পরবর্তী অনন্তকালের জীবন আমি সুখ আর সুখ পাব আর এই অল্প সময়ে যদি সুখে থাকে নিজের ইচ্ছা অনুযায়ী চলে তাহলে সেই অনন্তকালের সুখ থেকে বঞ্চিত হয়ে অনন্তকালে কষ্টের মাঝে আমি নিক্ষিপ্ত ছাড় অনেক দিয়েছে বয়স কম হয়নি চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর পার হয়েছে সত্তর বছর চলছে আর কত চলেতে যাব এবার একটু নিজেকে পরিবর্তন করি আমার রব যেমনটা চায় আমি তেমনটা চলার চেষ্টা করি এক নম্বর ফেরেস্তাদের দায়িত্ব হলো তারা পালা বদল করে আসে আসরের সময় আসে ফজরে চলে যায় ফজরে আসে আসরে চলে যায় দুই নম্বর ফেরেস্তাদের দায়িত্ব হলো সাধারণ ফেরেস্তাদের দায়িত্ব ইউবাল্লিগুনা ইলা রাওদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ফেরেস্তাদের দায়িত্ব হলো পৃথিবীর যে প্রান্তে যে স্থানে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু উপর যে কোনো বান্দা দরুদ পাঠ করে যে কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করে সেই দরুদ শরীফ ফেরেস্তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পৌঁছিয়ে দেন রসুল রসুলের প্রয়োজন হয় না দরদ বান্দার কাছে এসে নিয়ে যদিও আমাদের কিছু ভাইদের আকিদা হলে এটা দরু শরীফের মজলিসে আল্লাহ রসুল চলে আসেন এটার মাধ্যমে রসুলকে বড় করা হলো না বরং রসুলকে ছোট করা হলো ওই ভাইয়েরাও দরুদের মজলিসের মর্যাদা বুঝাইতে গিয়ে রসুলের মর্যাদা বুঝাইতে গিয়ে এমনটা বলে থাকেন একজন নেতা যে ঘরে বসেই পুরা সিটি পুরা তার এরিয়া যদি সে নিয়ন্ত্রণ করতে পারে প্রত্যেকটা কর্মী কি করে সব রিপোর্ট তার ঘরে গিয়ে অফিসে গিয়ে চেম্বারে গিয়ে তাকে পেশ করতে হয় এই নেতা বড় নাকি যেই নেতা প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে খবর নিতে হয় না গেলে খবর দেয় না এই নেতা বড় স্বাভাবিকভাবে যে ঘরে বসে থাকলেই তার কাছে সমস্ত রিপোর্ট পেশ করা হয় সেই নেতাটা বড় হবে এই ভাইরা বোঝে না যে কারণে রসুলকে উপরে উঠাইতে গিয়ে আমরা নিচে নামিয়ে ফেলি রসুলকে উপরে উঠাইতে গিয়ে নুনের তৈরি বলি গুড়ের তৈরি ফেরেস্তাদের চাইতে মাটির তৈরি মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি গুড়ের তৈরি ফেরেস্তাদের জান্নাত নেই আর মাটির তৈরি মানুষের জান্নাত রয়েছে আল্লাহ তালা নিজেই বলেছেন যে মানুষগুলো ফেরেস্তাদের গুণাবলী অর্জন করবে সেই মানুষের মর্যাদা ফেরেস্তাদের চাইতেও অনেক বেশি যে নবী হাবি আলিমুসালামের আমল ফেরেস্তাদের আমলের চাইতে অনেক অনেক ঊর্ধ্বে সুতরাং তাদের মর্যাদা তাদের চাইতে বেশি হবে এটা স্বাভাবিক নুনের তৈরি বলে আমরা মানুষের কাতার থেকে মানুষের মধ্য থেকে তাদেরকে বের করিয়ে তাদের মর্যাদা আরো উঠাই না বরং নিচে নামিয়ে দিই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন আন আব্দুল্লাহ আন্নাল ইন্না লিল্লাহি সাইয়াহিনা লিল আরদ ফিল আরদ ইউবাল্লিগুনি আসসালাম আল্লাহ বলেছেন জমিনে বিচরণকারী একদল ফেরেশতা রয়েছে এটাও বোখারি শরীফের হাদিস এবং সহি ইবনে এবং আবু দাউদ শরীফেও হাদিসটি রয়েছে আল্লাহ রসুল বলেছেন দিবস মাঝে শ্রেষ্ঠ দিবস হলো জুমার দিন যখন তোমরা এই দিনটা পাবে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা এই আল্লাহ রসুলের কাছে দরুদ যে যেখানেই প্রেরণ করে পড়ে থাকে সেগুলো আল্লাহ রসুলের কাছে পেশ করা হয় এটা হলো দুই নম্বর তাদের দায়িত্ব তিন নম্বর হলো ইউশারিকুনা ফি মাজলিসি যিকর কিছু কিছু ফেরেশতা আছে যাদের দায়িত্ব হলো তারা দুনিয়াতে ঘুরে বেড়ান পৃথিবীর যে কোনো প্রান্তে জিকির করা হয় জিকিরের অর্থ হলো কোরআন তেলাওয়াত জিকিরের অর্থ হলো আল্লাহ তাআলা স্মরণ আল্লাহ তালার আলোচনা জিকিরের অর্থ হল সুবহান যে যেখানে যে কোনো প্রান্তে যে কোনো ঘরে যে কোনো জায়গায় আল্লাহ শুরু করেছেন যারা জিকির করে কোরআন তেলাবাদ করে যারা আলোচনা করে আলোচনা শোনে দিনের আলোচনা করে দিনের আলোচনা শোনে যে গুলো তাদেরকে খুঁজে বেড়ায় আর ওই গুলো ওই ঘর ওই ব্যক্তিকে এমন ভাবে ঘিরে ফেলে একজনের উপরে আর একজন উঠে একদম আরস পর্যন্ত ফেরেস তারা পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরেও বলে ও আমার ফেরেশতারা তোমরা কেন এভাবে একজনের উপরে উঠে আর একজনের উপরে উঠে আমার পর্যন্ত পৌঁছে গেছো তোমরা কি বলতে চাও আল্লাহ তারা সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে ফেরেশতারা বলে ইয়া রাব্বাল আলামিন অমুক জায়গায় অমুক ঘরের ভিতরে এক ব্যক্তি পড়ে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان এভাবে পড়তে থাকে আর বলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان জিকিরকারীকে ফেরেস্তারা বেষ্টন করে থাকে আল্লাহ তারা বলেন বান্দা ফেরেস্তাদেরকে বলো আমার ফেরেস্তারা বলো কি বলতে চাও আল্লাহকে বলবেন আল্লাহ ছোট্ট ঘরের ভিতরে মাঠের ভিতরে অথবা মসজিদে অথবা রাস্তায় আপনার জিকির করছে আল্লাহ তাআলা বল জিকিরের মধ্যে কি ভরে আল্লাহ বলবে আল্লাহ বলতেছে বান্দা কবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান বলে আল্লাহ আপনি বলছেন বান্দা কোন কোন নিয়ামত অস্বীকার করবে ওই বান্দা পড়তেছে আর বলতেছে আল্লাহ আমি বড় না শুকরি না শুকর বোঝার আপনার অকৃতজ্ঞ বান্দা আপনার এত এত নিয়ামত পেয়ে আমরা আপনাকে ভুলে রয়েছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা চায় আল্লাহ বলেন ক্ষমা করে দিলাম তাও ফেরেস্তা বলেন আরো চায় জান্নাত চায় আল্লাহ বলেন হালো আইতুম জান্নাতি আরে আরে যদি সে জান্নাত দেখতো তাহলে আল্লাহ যদি জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত কর্মগুলো ছেড়ে দিত এরপরে ফেরেস্তারা বলে জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন জাহান্নাম কি দেখেছে ফেরেস্তা বলে না জাহান্নাম দেখে নাই আল্লাহ বলেন হাল রাই রাইতুম জাহান্নাম নারী যদি তারা আমার জাহান্নামকে দেখতো তাহলে কি করতো ফেরেশতারা বলে যদি জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে বাঁচার জন্য সদা সর্বদাই কাজ করতো কখনোই আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের না কেন ঘর কবর হয় কখন কবরে আওয়াজ নাই নামাজ নাই জিকির নাই কবরে আজান নাই কামত নাই সুতরাং তোমার ঘরটা ওই রকম আজান একাম ও জিকির বিহীন বাড়িও না কবরে যেমন করে এবাদত নাই তুমি তোমার ঘরটাকে এবাদত শূন্য করো না এই জন্য ঘরের ভিতরে তেলাওয়াতের তেলাওয়াত করা জিকির পড়া ফলে এবাদত গুলো এমনও তো আছি বছরের পর বছর পার হয়ে যায় ঘরের ভিতরে দুই রাখার নামাজ পড়ার সুযোগ পাই না হয় না পড়ি না ঘরটাকে কবর না বানানো আল্লাহ রসুল বলেছেন এবং তোমরা আমার কবরকে বিনোদনের কেন্দ্র বানিও না অনেক মানুষ যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছিলেন <laughs> দিয়েছেন রসুলের রওজা জিয়ারতের সৌভাগ্য যাদের হয়েছে অনেক ভাই আছি এই সৌভাগ্য পেয়েও আমরা সেখান থেকে কিছু আনতে পারিনি বড় আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ অজীব হয়ে গেল কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে মোবাইলে লাইভে ব্যস্ত হয়ে পড়ি আমি আসছি দেখানো এই যে এখানে রসুলের রওজা এই জায়গায় নামাজ আদায় করছে নামাজ আদায় করছে সেলফি তুলে ছবি তুলে লাইভে গিয়ে ভিডিও করে এগুলো পরবর্তীতে দেখায় আল্লাহ রসুল মনে হয় এগুলোই নিষেধ করেছেন বিনোদনের বস্তু আবার এই কবরকে বাড়িও না এর জন্য যাদের তৌফিক হয় একমাত্র জিয়ারতের জন্য আল্লাহ রসুলের মহাব্বতে সেই জায়গায় যাওয়া দুনিয়ার কোনো ইচ্ছা দুনিয়ার কোনো ভালো লাগা ওই জায়গায় কাজ না করা এবাদত বলতেই এমন প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রেই আমি এবাদত করব নিজের জন্য আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহাব্বতে দুনিয়ার কোনো উদ্দেশ্য এবাদতের মধ্যে থাকবে না এটাই আল্লাহ চায় এটা হলো তিন নম্বর চার নম্বর হলো প্রত্যেকটা নামাজের সময় ফেরেস্তা অবতরণ করে রিফাআ ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা নুসাল্লি ওয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করছি فلما رفع رأسه قال سمع الله لمن حمدا যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথাটা উঠাইলেন বললেন সামি'a আল্লাহু লিমান হামিদা সামি'a আল্লাহু লিমান হামিদা রাসূল বললেন فقال رجل وراءه এক ব্যক্তি পিছনে বলে উঠল রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এক ব্যক্তি বলল রব্বানা ওয়ালাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف رسول صلى الله عليه وسلم যখন নামাজ শেষ করে পিছনে ফিরলেন বললেন মান ক্বালা রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহ রাসূল বললেন কে ওই ব্যক্তি যে এই কথা বললেন মানির মুতাকাল্লিম কে কথা বলল নামাজের ভিতরে এ বলল রব্বানা হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কে বলল যে সাহাবী কথা বলছেন তিনি ভয়ে সর হয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf তিনি ভয় পেয়ে গেছেন এই কথাতে রসুল আজ পর্যন্ত কাউকে শিখাই নাই আজকে আমি নিজের থেকে বলে ফেলেছি না যে বড় বেয়াদবি হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম বললেন আরে তুমি যে কথা বলছো তুমি জানো না বলার কারণে কি ঘটনা ঘটেছে তোমরা নামাজ আদায় করো মনে করো নামাজ পড়লাম একা একা না না না তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে একা পড়ো অথবা জামাতের সাথে নামাজ আদায় করো ঘরে পড়ো অথবা মসজিদে পড়ো মাঠে পড়ো অথবা রাস্তায় যে কোনো জায়গায় তুমি নামাজ আদায় করো তুমি মনে করো একা একা নামাজ আদায় করছো না না না তোমার প্রত্যেকটা নামাজের সাথে ফেরেস্তা থাকে যে ফেরেস্তা তোমার সাথে আবেল আবেল বলে আল্লাহ রাসূল বলেন তুমি তো একবার বলেছো রব্বানা ওয়া লাকাল হামদু ওয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি তুমি বলেছো বলার পরে রাআইতু ওয়া তালাতিনা মালাইকাতান ইয়াকতুবুনা বারাকা আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন আমি দেখলাম 30 এর অধিক ফেরেশতা 30 এর অধিক ফেরেশতা সাথে সাথে তোমার সওয়াব লেখার জন্য বারকাত লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে মানে নামাজিদের পিছনে একদল ফেরেশতা থাকে যেই ফেরেস্তা গুলো যেই ফেরেস্তা গুলো নামাজের আমল লেখা শুরু করে নামাজের ভিতরে যে তসবিহাত গুলো আছে বিশেষ করে রব্বানা ওয়ালাকাল হামদু আবার কোন কোন বুখারীর রিওয়ায়েতে আছে রব্বানা লাকাল হামদ আর এক রিওয়ায়েতে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 হাজার ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ যার বলাটা ফেরেস তাদের বলার সাথে মিলে যাবে আল্লাহ রসুল বলেছেন তার পিছনে সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হয় এই জন্য নামাজে যদি না পড়ে দোয়া পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজ হিসাবে কবর করে দেয় নামাজ চাইলেই করা সম্ভব কি আছে এটা কি আমাকে কেউ এমনভাবে নিষেধ করেছে যে আমি মসজিদে ঢুকতে পারবো না আমার কি এমন কোনো শত্রু আছে মসজিদে ঢুকলে আমি আমার প্রাণ নাশের হুমকি আছে কিছু না শুধুমাত্র নফসের কথা শুনে আমি গুনাহে ডুবে আছি নফসের কথা শুনে আমি নামাজ থেকে দূরে আছি ভাই চলে যাব চলে যাওয়ার পরেই বুঝবো যে আসলে আমি কি ভুলটাই না করেছে কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না এজন্য জন্য নামাজ পড়ি অন্তত নামাজ শুরু করে তারপরে বাকিগুলো শুধরানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করেন আমি যা শূন্য করে